অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার আচ্ছা, অপ্রাসঙ্গিক জিনিস আপনি বলেছেন হ্যাঁ সেটা আমাদের খুবই খারাপ লাগলো তো এরকম আপনি ইয়ে, হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত আছেন মানুষকে হরিনাম সংকীর্তন শুনিয়ে বেড়ান এবং অবশ্যই সেটা সমাজের পক্ষে ভালো কিন্তু সেরকম এরকম জিনিসগুলো মানে পুলিশদের বিদ্যুদেবীকে নিয়ে এরকম বলা বা চৈতন্য চৈতামিতকে নিয়ে এরকম বলা মানে এগুলো কি ঠিক হচ্ছে মানে এগুলো কি আপনার মনে হচ্ছে আপনি ঠিক বলছেন আচ্ছা আর কিছু বলবেন না আমি আপনার কথা শুনতে চাই প্রথমে তারপরে যদি কিছু বলার থাকে আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চৈতন্য চৈতামৃতের চৈতন্য ভাগবত নিমাই চরিত্রে হ্যাঁ। কয়েকটা গ্রন্থ পাঠ করেছি পাঠ করার পর সেগুলো বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করেছি হ্যাঁ। কিন্তু সেখানে বেশ কিছু জিনিস উঠে এসছে যা বাস্তব প্রমাণ আমি পাইনি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই কেমন এবার সেই সব বিষয়গুলো আমার কাছে অপ্রামাণিক বলে হ্যাঁ মনে হয় হ্যাঁ, আচ্ছা। এবার এই বিষয় নিয়ে দেখুন নিতাই বাড়ি থেকে একটু আগে আমায় কল করেছিল আমিও ওনাকে বলছিলাম মানে উনি নন স্টপ কথা বলে যাচ্ছে শুনতে চাচ্ছেন না কারণ না কারোর মনে যদি আমার ধারণা গলত হয়ে থাকে এটা অন্যায় কিছু নয় এবার যারা এর সঙ্গে জুড়ে আছে তাদের কাছে যদি আমি কোনো কিছু জানার চেষ্টা করি আমি মনে করি এটা তাদের কর্তব্য আমার সেই ধারণাটাকে ফিরিয়ে দেওয়া ঠিক নয় কি মেনে চলুন আপনি কিছু জানেন আর আমি যদি আপনার কাছে জানার আগ্রহ হই জানতে চাই আপনি আগ্রহ তো করছেন না আপনি আসলে দাঁড়িয়ে মানুষকে বলছেন একজন কীর্তনিয়া যখন আসলে দাঁড়িয়ে কোনো জিনিসটা বলে মানুষ সেটাকে বিশ্বাস করে তো আপনি এটা যদি জানতে চাইতেন আপনি পার্সোনালি বলতে পারতেন যে হ্যাঁ, আমি এটা জানতে চাইছি কেউ আমাকে জানান বা এই ব্যাপারে আমার একটা খটকা হয়ে লেগেছে মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে আপনারা এটা কি আপনি সেটা না করে আপনি কি করেন ডাইরেক্ট সেটা মানুষকে মধ্যে প্রচার করছেন এটা কি ঠিক আপনি করে যে একটা গ্রন্থ আমি বলি আপনি একটা দুটো গ্রন্থ পড়ে আপনার মনে হচ্ছে ওটা বাস্তব এটা বাস্তব নেই আপনি জানেন কি করে সেটাই ঠিক তিনি ঠিক সেখানে যেখানে মহাপ্রভুর অন্তিম দশা নিয়ে চৈতন্য চরিতামৃত লেখা হলো যে তিনি রিলিং হয়েছেন কেমন কিন্তু বাস্তব সত্যের সঙ্গে যখন মেলাচ্ছি সেটা একটা অসম্পূর্ণ সত্য থেকে গেছে যে বিলীন হওয়ার যে প্রসঙ্গগুলো সিকিমাতির প্রসঙ্গ উঠে আসে বা তৎকালীন সময়ের যে জগন্নাথ রথের প্রসঙ্গ উঠে আসে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তাহলে চৈতন্য চরিতামৃত সেখানে গুণ খুন বা অসমাপ্তি লেখা না হয়ে এটা কেন পুরোপুরি দৃঢ়তার সঙ্গে লেখা হলো যে তিনি বিলীন হয়েছেন দেখুন মেনে চলুন আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার মানুষ মাত্র ভুল করে মানুষ মাত্র অন্যায় করে করে তো তা আমি যদি অন্যায় করে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি না কিন্তু সত্যটা সত্যটা আপনার যেমন জানার অধিকার তেমনি আমারও জানার অধিকার অবশ্যই অবশ্যই আমি কিন্তু কোন সত্যটাকে সেটা সত্য যদি না হয়ে আর মুঠো মেরে ঠোঁয়ায় বন্ধ করে দিয়ে আমার কাছে হাতে তুলে দিয়ে যদি আপনি বলেন যে এটাই সত্য এটাই আপনাকে স্বীকার করা লাগবে সেটা কি মেনে নেওয়া যেতে পারে কিন্তু আমি আপনি জানলেন কি করে যে যেটা চৈতন্য চৈতামৃতে লেখা আছে সেটা অসত্য বা সেটা সত্য নয় শোনেন বর্তমান যুগে আপনি বর্তমান দিনের সাথে মিলিয়ে আপনি ওটাকে বলছেন যে সত্য কি অসত্য আর পাঁচশো আটচল্লিশ বছর আগের ঘটনার আপনি আজকের ঘটনা কে এক হবে আপনি এটা বলছেন কেন যারা চৈতন্যকে নিয়ে রিসার্চ করেছে বর্তমান উড়িষ্যাতে কেমন যারা রিসার্চ করলো তাদের লেখা তো গ্রন্থ আছে তাদের লিখিত গ্রন্থ আছে রে বাবা অবশ্যই সেগুলো কি মিথ্যা যারা রিসার্চ করলো যারা রিসার্চ করতে গিয়ে প্রাণ হারালো হ্যাঁ। সেসব গ্রন্থগুলো কি মিথ্যা শোনেন সেই গ্রন্থগুলো যেমন মিথ্যা নয় তাদের জানার মধ্যে অনেক ভুল থাকতে পারে হ্যাঁ, কিন্তু আমরা কখনোই মিথ্যা বলে ধরতে পারি না কারণ চৈতন্য চৈতন্য শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর কাছে সমাদৃত হ্যাঁ এবং আমি আমি ও কথা বলিনি যে গোটা পৃথিবীতে মান্যতা পায় কি না পায় আমি কিন্তু ওই প্রসঙ্গটা তুলিনি তুলেছি কি আপনি সেটা মান্যতা দিতে পারেন কাউকে অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের একটা মত আছে একটা সিদ্ধান্ত আছে আপনি জানেন জানেন তো প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত আছে এবার বলুন অনুকূল ঠাকুরকে কৃষ্ণ বলে টোটাল পৃথিবীতে মানে ওর যে ভক্ত আপনার মতো গণ্ডমূর্খ লোক মানবে আমরা মানবো না তাহলে আপনি কি পণ্ডিত নাকি আমি পন্ডিত কিনা অবশ্যই না কিন্তু আপনার মতো মূর্খামির মতো আমরা আগে আপনি বলুন আপনি না মূর্খ আমি আমি মূর্খ কিন্তু তার বলে মানে আপনার মতো পন্ডিত হতে যাবো না যে অনুকূল ঠাকুরকে আমি আমি আপনি মূর্খ আমাকে মূর্খ বলছেন কেন এটাই তো ভুল আপনার আমরা কথা ধরে জানে আপনি মূর্খ বলে আমি তো আমি মূর্খ বলতে আপনার মতো মূর্খ বুঝতে পারছি আপনি পন্ডিত হলে আমি আপনার কাছে নথি স্বীকার করতাম এই দেখেছেন আপনারা সব একই দলের মানুষ আপনারা কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছেন না আপনি ভুল একটা দুটো কথা বলেই আপনারা নিজেকে সাধু বলে গণ্য করছেন অথচ আপনাদের ভিতরে ধৈর্য নামক কোনো শব্দই নেই একটা বিষয়ে কথা বলতে গেলে স্বপ্নমালাকে আপনি নিচু করে দিচ্ছেন ছোট করে দিচ্ছেন এই আপনার কি নীতি আমি উল্টো কি আমি আপনাকে কোনো কটু কথা বলেছি আপনি আমার বলুন আপনি তো আমার বললেন আপনাকে কটু কথা বলেছি কি আপনি আমাকে বললেন সাধু না মূর্খ সেই জন্য আমি আপনাকে বললাম আপনি তো আমাকে মূর্খ বলে দাবি করলেন যে আপনার মতো মূর্খ কি বললেন মূর্খ আপনি এটা কি করে বললেন যে আপনি আমাকে মূর্খ বলে দাবি করলেন আমি আপনাকে একটা বিষয় করছেন আপনি আপনি করেছেন তাহলে তো এবার আপনার সঙ্গে গালাগালি দিয়ে কথা বলার দরকার আপনি গালাগালি তো আপনার পুরো গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার দরকার আপনি কি চান আপনার সঙ্গে গালাগালি দিয়ে কথা বলি আচ্ছা, আমিও দিতে পারি আর আপনি তো এই এলাকাতে আসবেন আপনি তো বীরভূম এলাকায় ঢুকবেন আপনাকে কে হ্যাঁ। বলেছে আমি ওয়ার্ল্ড টোটাল পৃথিবীতে প্রোগ্রাম করবো হ্যাঁ, আপনি টোটাল প্রোগ্রামে প্রোগ্রামে বারোটা বাজিয়ে দেবো আমরা আপনার আরে হ্যাঁ। মশাই আপনার মতন ছুঁচো অনেক আমরা পাই কি বলেছি বুঝেছেন ছুঁচো আপনার মতো ছুঁচো আমরা অনেক পাই ও আপনি ছুঁচো ঠিক আছে আপনার মতো ছুঁচো আমরা অনেক পাই মশাই আপনি কি বলেন আপনার সঙ্গে আমি দুটো কথা বলছি আপনি গালাগালি দিয়ে কথা বলছেন কখনো আপনি সম্মান বলেন না আপনাকে তো আমি একটাও কোনো গালাগালি দিইনি আপনাকে তো আমি বললাম যে আপনি আমি মূর্খ বলে আপনার সাথে আমি কথা বলছি আপনি আপনি কথাগুলো বলেছেন আমি আপনাকে একটা বিষয় বলেছি আপনি বলেছেন আপনার মতো মূর্খ যারা তার এ কি কথা আপনার সেটা কি কথা হ্যাঁ, কোনো বিষয় আপনার খারাপ লেগেছে চর্চা করতে পারি চর্চা বলতে পারি তার মানে কি আপনি আপনার সঙ্গে যে কথা বলছে তাকে নিচু করে কথা বলবেন আমি তো আমি নিত্য করতে তো আপনার কথাবার্তায় তো আপনাকে নিচু করে দিচ্ছে আজকে মানুষের ব্যবহারিক পরিচয় আপনার

যারা সমস্ত গ্রন্থ লিখেছেন তার থেকে আপনি পন্ডিত ব্যক্তি মানে আপনাকে সেটাই তো আপনি প্রমাণ করতে চাইছেন ওই জন্য এই কথাগুলো বলছেন ওটা আমি কি প্রমাণ করতে চাচ্ছি ওটা আমার উপরে ছাড়ুন না আপনি আর আপনি কথা বলছি আপনি একটা কথা না শুনে আপনি অন্য কথা কেন বলছেন আপনি অন্য অন্য কথা বলা আপনার উচিত হচ্ছে আপনাকে তো অন্য কথা আমি একটাও বলিনি আপনি যে জিনিসটা বলেছেন এবারে শুনুন মানতে পারবো না কেন মানতে পারবেন না না কখনোই না কেন তার মধ্যে আপনার ভিত্তিহীন পাল্টা জিনিসটাকে মানবো কেন আমরা যেটা আমার কাছে আপনি বড় কিছু মনে করেন নিজেকে কর্মশাই আপনি কথা বলবেন না শুনবেন সেটা আগে বলুন আমি বলবো এবং শুনবো দুটোই তাহলে আপনি আগে বলুন আপনার আপনারটা বলে নিন এবার আমার বলার একটু সুযোগ দিন আপনি যদি এক মিনিট বলেন তাহলে আমাকে তিরিশ সেকেন্ড সুযোগ দেবেন কেমন আমি আশা রাখবো আপনার থেকে বলুন এবার কি বলছেন ওই তো ওই তো বললাম যে আপনি নিজেকে কৃষ্ণদাস কবিরাজের থেকে উচ্চ মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি নতুন করে হয়তো চৈতন্য জীবনী একটা লেখার চেষ্টা করছেন সেটা আমরা বুঝতে পেরেছি আপনার মনের মধ্যে সুপ্ত বাসনাটা তো সে ভালো কথা সেটা লিখলে বৈষ্ণব জগতে ভালো হবে কিন্তু তাই বলে যেটা মানে বৈষ্ণব সমাজ যাকে মাথায় তুলে রাখে সেই গ্রন্থটাকে আপনি মিথ্যা বলতে পারবেন সেটা মানে কিন্তু আপনি বেশি দূরে করতে পারবেন না এবার আমার কথাটা শুনুন দেখুন হ্যাঁ, আমি কয়েকটা প্রসঙ্গের বিষয়ে যখন কথা বলতে যাচ্ছি সব থেকে প্রথম উঠে আসে মানুষের ধৈর্য কতটা আপনি আমার সঙ্গে কথা বলছেন কথা বলতে বলতে যদি আপনার ধৈর্য চুত্ত হয় তাহলে আপনি জীবনে কি করলেন বলুন ধৈর্য তো মূল সম্পদ নাকি বৈষ্ণবের মূল সম্পদ কোনটা আপনি বলুন আমি শুনছি এখনো বৈষ্ণবের মূল সম্পদ কোনটা ধৈর্য তো এটা মানেন তো নাকি মানেন না অবশ্যই তাহলে আপনি কি বৈষ্ণবের বৈষ্ণবের এটা কর্তব্য কি যে সামনে বেলা অপমান করা না আমি তো অপমান করছি না আপনি আমাকে বললেন যে অনুকূল ঠাকুরকে কৃষ্ণ বলে গোটা পৃথিবী মানছে কে মানছে আপনি বলতে পারেন যে আমি মানি না কিন্তু আপনি আমাকে এটা বলতে পারেন না যে আপনি মূর্খের মতো ওই মূর্খের ভিতরে আপনি এটা বলতে পারেন না মানে না মানে এটা মানছেন যে আপনি মানে আপনি মানা একজন সেই জন্য আমাকে বললেন না আমি আমি আমি আপনাকে একবারে বলেছি যে আমি অনুকূলকে মানি আমি আপনাকে বলেছি কি আমি কি বলি শুনুন দু হাত মাটির নিচে কি আছে কেউ বলতে পারে না আমার মনে আমি কি করছি আপনি কথার ভিতরে কথা বলছেন কেন কথাটা শুনুন আমি কি মনে মনে করছি না করছি আপনি বলতে পারবেন কি যে আমি কি মনে মনে করছি বা আমি কি বলতে চাচ্ছি সেটা আপনার কাছে কাল্পনিক তাই ও বিষয়ে কথা বলবেন না আপনি এই অনুকূল ঠাকুরের বিষয় নিয়ে যে নিজেকে কৃষ্ণ বলে দাবি করছে কখনো প্রতিবাদ করেছেন আমি আজ পর্যন্ত শুনিনি কৃষ্ণ হ্যাঁ যেখানে ওই দু একজন গণ্ডমূর্খ বলেছে যে ওই ভগবান বিষ্ণুকে সৃষ্টি করেছে তাদের এগেনস্টে আমরা প্রতিবাদ করেছি তাদের এগেনস্টে অনেক ঝড় উঠেছে আমরা করেছি সেসব করেছি আপনারা দেখবেন ওই সমস্ত ইউটিউব আছে তারা বলি শুনুন আপনারা ইউটিউব প্রতিবাদ করুন আপনারা ওরা বেদ দিয়ে প্রমাণ দিচ্ছে যে অনুকূল ঠাকুর কৃষ্ণ আমরা তো লাখো মানুষের সামনে বলি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে এত নিচু দেখানোর কি দরকার যে ইনি কৃষ্ণ তিনি মানুষকে কৃষ্ণ মুখী হওয়ার জন্য বলেছেন নিজে অনুকূল ঠাকুর কোথাও দাঁড়িয়ে বলেননি যে আমি কৃষ্ণ কিন্তু অনুকূল ঠাকুর চলে যাওয়ার পরে তার ভক্তরা তাকে কৃষ্ণ বানিয়ে বিজনেস আরম্ভ করেছে মাত্র ওটা তো তাদের মূর্খামি ওটাই তো বললাম যে একটা মূর্খামি আমি এই আবার আপনি অন্যজনকে ছোট করছেন সে মূর্খ সে তার জায়গায় তা অবশ্যই মূর্খ না আচ্ছা মুশকিল তারা এরকম কাজ করবে শাস্ত্রে বিরুদ্ধ কাজ করবে শাস্ত্রের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে অবশ্যই তাদের শ্রী গুরুদেব তাদের কাছে অবশ্যই মানে ভগবানের ইয়ে সর্ব দেবতার ইয়ে হচ্ছেন শ্রী গুরুদেব হ্যাঁ সেটা অবশ্যই আমি মানি তাই বলে যা খুশি তাই তো বলা যায় না আমরাও আমাদের শ্রী গুরু মহারাজ ইয়ে ছিলেন সদেহ ছিলেন আমরা তার সঙ্গে তিনি তো এরকম কথা বলতেন না বা তার মুখে তো এরকম কথা শুনিনি বা কোনোদিন এরকম কথা আমরা ইয়ে করিনি তাহলে সেই জিনিস আপনি এক জায়গায় বুঝতে পারছেন না আমি বলছি দুনিয়াতে খারাপ মানুষ প্রচুর আছে তাকে নিন্দে করার আমার কোনো প্রয়োজন নেই কেমন সে তার কর্ম করছে হ্যাঁ, আমি আমার কর্ম করছি কিন্তু মানুষ যদি ভুল করে ভুলটা ধরিয়ে দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য সেই জন্য আমরা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য এখানে যে পশু ভুল করলে তারা মারামারি লাগে মানুষ মারামারি না করে যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ এবার আমি আপনার নজরে আমি একটা ভুল করছি কেমন করছেন আপনার নজরে আমি একটা নিশ্চয়ই করছেন ওটা কথা নয় আপনার নজরে বা কিছু ভক্তের নজরে আমি ভুল করছি এবার আমার আপনার কাছে একটা আগ্রহী চৈতন্য চরিতামৃত বা অমিয় নিমাই চরিত বা চৈতন্য ভাগবত ছাড়া চৈতন্যকে জানার জন্য তার যে পার্শ্বদরা ছিলেন তাদের লেখা কোনো গ্রন্থ আপনার কালেকশনে আছে কি আমার জানার জন্য খুব ইচ্ছা ঠিক আছে আমি আপনাকে অবশ্যই সেসব ব্যাপারে যোগাযোগ রাখবো আপনাকে আমি জানিয়ে দেবো আমি হয়তো জানি বা আমার এই মুহূর্তে মাথায় আসছে না অবশ্যই আমার যদি মাথার মধ্যে আসে আমি অবশ্যই আপনাকে সেই ব্যাপারে জানাবো মহাপ্রভু সম্পর্কে জানানোর কোনো গ্রন্থ যদি থাকে তবে যে যে গ্রন্থ লিখবেন লিখুন কেউ কোনো গ্রন্থ লেখেননি যে শ্রী চৈতন্য চৈতামৃত মিথ্যা বা চৈতন্য চৈতামৃত অপ্রামান্য বা চৈতন্য চৈতামৃতকে ইয়ে করবেন না এটা কিন্তু কোথাও আপনি দেখুন আপনি কত সুন্দর আমার সঙ্গে কথা বলছেন তাহলে সামান্য ওইটুকু ছোট্ট দুর্ব্যবহার দেওয়ার কি প্রয়োজন ছিল আপনার কোনো প্রয়োজন ছিল না আপনার থেকে আমি ওটা আশা করিনি আশা করিনি কিন্তু আপনার ওই ব্যবহারগুলো ওই কথাগুলো আমরা মানতে পারিনি ওগুলো আমাদের ভিতরে লেগেছে এর থেকে যদি আমাদেরকে এসে ছুরি করে বুকটা চিরে দিয়ে যেতেন আমরা অন্যান্য আনন্দ পেতাম যে ঠিক আছে রক্ত বেরোচ্ছে ওই জিনিসগুলো আপনি আপনার আঘাত যদি না লাগবে আপনি আমাকে কল করতেন না কিন্তু বলুন তো যেখানে চৈতন্যের অন্তিম রহস্য নিয়ে এতগুলো বিষয় উঠে আসলো সেখানে চৈতন্য চৈতামৃতে এক কলমে কেন সমাপ্তি করা হলো যে তিনি লীন হয়েছেন ঠিক আছে সেটা আমি বুঝলাম কিন্তু ব্যাপার হচ্ছে লীন হয়েছে নিশ্চয়ই তিনি সেই যিনি লিখেছেন যে কবিরাজ মহারাজ লিখেছেন তিনি নিশ্চয়ই সেই প্রমাণ পেয়েছিলেন পেয়েছেন বলেই লিখেছেন অবশ্যই তার কলমকে আমরা কখনোই কাটতে পারি না হ্যাঁ, আমরা কার কলমকে আমি কার কলমকে মানবো কার কলমকে ঠিক বলে মানবো একটা কথা ঠিক মানবো ধর্মকেই আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা রেখে বলছি আপনি নিশ্চয়ই অন্য কোনো ধর্মের ন্যায় আপনি বাঙালি এবং আপনি যখন কীর্তন করে বেড়াচ্ছেন নিশ্চয়ই আপনি বৈষ্ণব জগৎটাকে শ্রদ্ধা করেন যদি এটা না করেন তাহলে আমি জানবো আপনি কীর্তন যে কেউ করতে পারে কিন্তু মুসলমানরাও কীর্তন করে তাকেও আমি শ্রদ্ধা করি কিন্তু সে বৈষ্ণব যাকে বৈষ্ণব জগৎ যাকে মান্য করে বৈষ্ণব জগৎ যাকে মাথায় তুলে যে আপনি তাকে অসম্মান করা মানে আপনি গোটা বৈষ্ণব জগৎকে অসম্মান করছেন এটা তো মানছেন এই দেখেছেন আপনি কিন্তু আমাকে একবারও জিজ্ঞাসা করেননি যে আপনি বৈষ্ণব সমাজকে মানেন কিনা শ্রদ্ধা করেন কিনা আচ্ছা, রায় নিয়ে করেন আমি তো আপনি রায় নিয়ে নিলেন ডিসিশনও দিয়ে দিলেন আচ্ছা, এই জায়গাগুলো কষ্ট এই জায়গাগুলো কষ্টকর কেমন কষ্টকর আমি যদি মনে করেন আপনার কাছে কষ্টকর আপনার কষ্টকর কিন্তু আমার কিছু করার নেই কিন্তু আমি দেখুন এইটা কিন্তু আবার দেখা দেওয়ার কথা বলছেন আপনি যে আপনি যদি মনে করেন তাহলে আমি যদি আপনাকে বলি যে চৈতন্য চরিতামৃতে যে সকল কথা বলে যে আপনি ব্যথা পেয়েছেন আপনি মিথ্যে ব্যথা পেয়েছেন আমার কিছু করার নেই তাহলে সেটা কি ঠিক হবে কি এটাও তো আরেকটা কষ্ট হওয়ার কথা আপনি আমাকে বলতে পারেন যে অবশ্যই আমি ব্যথা পেয়েছি এটা আপনার শুনলে গোটা বৈষ্ণব সমাজ আজকে আমি ফোন করছি কালকে রাধাকুণ্ড থেকে ফোন করবে এখানে এগুলো যাচ্ছে সব জায়গাতেই প্রচার এবং নবদ্বীপ থেকে ফোন করবে নব যারা মহাপ্রভুকে নিয়ে ওখানে এখন অব্দি করছেন নিতাইজানকে নিয়ে করছেন তারা সেখান থেকে বড় বড় পন্ডিতরা আপনাকে ফোন করবেন আপনি ওয়েট করুন তার জন্য এবং তাদের সাথে আপনার সমস্ত রেকর্ড আপনার বাজারে ছাড়া হবে আপনি কি বলতে চাইছেন সেটা তাদের সঙ্গে যুক্তি তর্কতে আপনি আসবেন যে কি করে আপনি সেই মানে চৈতন্য চৈতন্য থেকে আপনি খণ্ডন করেন সেটা আপনাকে সেখানে ইয়ে করতে হবে আপনি একটা তাহলে আপনি আপনি মিথ্যে মিথ্যে সময়টা আমার সঙ্গে কেন নষ্ট করছেন তাদের কাছে কল করে তাদের সঙ্গে আমার কথা বলেন না অবশ্যই হবে তো একে একে আচ্ছা, আপনি আপনি এই সময়টা আপনার সময়টা আমার সময়টা কেন নষ্ট করছেন বলুন করে আপনি বলতে পারেন যে আপনি অবশ্যই করতে পারেন আপনি এটা সিদ্ধান্ত দিতে পারেন যে আমি এরকম পেয়েছি আপনি ডাইরেক্ট বলেছে চৈতন্য মিথ্যা এটা কিন্তু বলা উচিত নয় কখনো যার সেটা হয়তো আমি তো ওই কারণেই বললাম যে উচিত অনুচিত আমার জানার যে সব শেষ হয়ে গেছে তা না বা আপনার জানার যে মানুষ যতদিন বাঁচে নিঃশ্বাস ত্যাগ দেওয়ার আগে পর্যন্ত তার শিক্ষা থাকে এবার আমি সেই কথা আপনাকে প্রথমেই বলেছি যে যদি কোনো বিষয় নিয়ে আমার খটা লেগে থাকে সে বিষয়ে আমার জানার অবশ্যই প্রয়োজন আছে আপনি যখন এই জগতের সঙ্গে জুড়ে আছেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি হ্যাঁ অবশ্যই আমি আপনাকে জানাবার চেষ্টা করবো কিন্তু আপনিও ঠিক করুন আজ থেকে আপনি যখন কোথাও কিছু বলবেন আপনার সিদ্ধান্তটা চাপিয়ে দেবেন না যেটা মিথ্যা আপনি বলুন যে আমি এই পেয়েছি অবশ্যই আপনারা পড়া করুন এবং আরো যদি তথ্য প্রমাণ থাকে সেগুলো নিয়ে আরো আপনারা এগিয়ে চলুন আপনি হঠাৎ করে বলিতে পারেন কি ওটা মিথ্যা আচ্ছা প্রভু আপনি কাহা গেলে তোমা পাই আপনি পড়েছেন না আমি পড়তে সময় পাইনি এখনো বা চৈতন্য চৈতামৃত নিয়ে উড়িষ্যা থেকে যে সকল গ্রন্থ রিসার্চেবল গ্রন্থ যেগুলো লেখা হয়েছে আপনি পড়েছেন টুকটাক পড়ছি তাদের মধ্যে থেকে যে একদম চৈতন্য চৈতামৃত বাদ দিয়ে তারা তো ম্যাক্সিমাম অনেকে চৈতন্য চৈতামৃত বেস্ট করেছে না না আমি ও কথা আপনার বলিনি চৈতন্য চৈতামৃত নিয়ে জুড়ে আছে বা তার খিলাফ যারা রিসার্চ করেছে যারা রিসার্চ করেছে গবেষণা করেছে হ্যাঁ। আমি তাদের কথা বলছি হ্যাঁ তাদের কথা আমি বলছি যে যারা ডিসকাস করেছে আপনি বইগুলো কয়েকজনের পড়ে দেখবেন অনেকটা তারা কিন্তু মানে কখনোই কোথাও বলেনি যে কিছু কিছু জায়গায় তাদের রিসার্চের সময় দেখুন একটা বিষয় নিয়ে রিসার্চ করলে একটা বিষয়ের উপর পাঁচজন রিসার্চ করলে পাঁচজনের পাঁচ রকম মতামত আসতে পারে কিন্তু কোনোটাই তারা বলেন এটাই এটাই সত্য এটাই আমি বলি এবং সেটা নিয়ে কেউ ইয়ে করে ফেলে না কেন রিসার্চ সারা জীবন চলে সারা জীবন নতুন নতুন ইয়ে আছে কিন্তু যেটা নিয়ে আজ রবীন্দ্রনাথের ধরুন গীতাঞ্জলি গীতাঞ্জলি নিয়ে যে রিসার্চ হয় যদি ভাবে যে হ্যাঁ এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা হলে ভালো হতো তাহলে কি রবীন্দ্রনাথের লেখাটা মিথ্যা রবীন্দ্রনাথ কি মিথ্যা হয়ে যাবে যেদিন কখনোই হবে না রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা তো আপডেট হতে পারে যে এখানটা এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা দিলে হয়তো এখানে ভালো লাগবে এটা হয়তো তার প্রামাণ্যে বা তার যিনি লিখে চলে গেছেন যিনি নেই কেমন আপনি আমি যদি গ্রন্থ লেখার ক্ষমতা থাকতো তাহলে আপনি আমি তো রবীন্দ্রনাথ হয়ে যেতাম তাহলে যখন আমরা অভিনয় হলাম কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে মিথ্যা হওয়ার যখন আমাদের ক্ষমতা নেই সেরকম গীতাঞ্জলি শুনুন গীতাঞ্জলির প্রসঙ্গ এটা নয় গীতাঞ্জলির মতো ওখানে গীতাঞ্জলিকে নিয়ে এরকম কোনো প্রসঙ্গের গ্রন্থ নেই কিন্তু চৈতন্যকে নিয়ে আছে ঠিক আছে কিন্তু আমি কথাটা কেন বললাম যে গীতাঞ্জলিও একজন আমরা রবীন্দ্রনাথকে একজন কবি হিসাবে ধরলে তিনি একজন বৈষ্ণব তিনি যে গানগুলি লিখেছেন খুব মর্মার্থ ভাবে বুঝবেন সেগুলো যদি প্রতিদিন ঠাকুরের সামনে গাইতে পারেন সেটাই আমাদের আত্মনিবেদন প্রত্যেকটি গানের মধ্যে তো সেটাকেও তিনিও তো একজন বৈষ্ণব তার শাস্ত্রটা নিয়ে তার গ্রন্থটা নিয়ে কথা বলার আমাদের নিশ্চয়ই চিন্তা ভাবনা করেন নিশ্চয়ই আমাদের ইয়ে আছে হ্যাঁ কারণ হ্যাঁ, অবশ্যই আছে কেন নেই হ্যাঁ, হ্যাঁ। কেন নেই অবশ্যই আছে এবার আপনার কাছে কিন্তু আমার রইল হ্যাঁ আমি কালকে যখন আপনার কাছে আমার এই রিকোয়েস্টটা রইল যে আপনি আমাকে তৎকালীন সময়ের তার পার্শ্বদ যারা তাদের লেখা কোনো গ্রন্থ যদি আপনার কালেকশনে থাকে আপনার নজরে যদি থাকে যেমন এখন টেকনিক্যালের সময় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি পেয়ে যাবো একটু কল করে দেবেন আপনি আমাকে ব্যক্তিগত সিদ্ধান্ত দেখবো না কেন আপনি একটা কীর্তন নিয়ে থাকেন মানুষের কাছে ঠাকুরের নাম প্রচার করছেন আপনার মঙ্গল হোক সেটাই চাইবো ঠাকুরের নিতাইচানের কাছে এটাই চাইবো কিন্তু আপনি যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুধু আমার কষ্টের নয় গোটা বৈষ্ণব জগতের কাছে একটা বুকে ব্যথা লাগবে যে এই কথাটি বললো কি করে সে আসলে দাঁড়িয়ে সেই যেখানে ভগবানের একটু নাম করা হয় সেখানে আমরা জানি সেখানটাই বৃন্দাবন সেই বৃন্দাবনে দাঁড়িয়ে এই কথাটি বললো কি করে কি করে তার ক্ষমতা হয় এটা হচ্ছে আমাদের কাছে বড় প্রশ্ন আপনি এটা বলতে পারেন আপনি যদি বলতেন আমি এটা পেয়েছি অবশ্যই কারো ইয়েটাই শুনে এরপরে হয়তো আরো আরো আপনি পঞ্চাশ বছর পরে আপনি একশো বছর পরে আপনি বেঁচে থাকবেন না এর থেকে আরো নতুন কিছু বলতে তাহলে আপনার কথা তাহলে আপনি সেদিন মিথ্যাবাদী প্রমাণিত হবেন তো যেগুলো তাহলে সেদিন মিথ্যা ও মিথ্যা কথা বলে গেছিল দেখুন আবার কিন্তু আপনি মানে আমার যে বিষয় সেই বিষয় থেকে আমি বললাম যে গ্রন্থ আমি পড়েছি সেই গ্রন্থের সঙ্গে যে রিসার্চ হ্যাঁ সেটা হ্যাঁ, খুঁজে পাননি মিল সেটা খুঁজে পাইনি হ্যাঁ সেটা হতেই পারে আপনি না পেতেই পারেন হ্যাঁ কিন্তু এটা পাই না পেতে পারেন মানে না এটা তো ঠিক হলো না যে রিসার্চ মানে করেছে সে যে সঠিক ওয়েতে গিয়ে সঠিক পথে গিয়ে রিসার্চটা হয়েছে তা তো নয় এক নম্বর তার রিসার্চ যদি সঠিক পথ না হতো সে বেঁচে থাকতো তার রিসার্চটা যদি সঠিক পথ না হতো সে বেঁচে থাকতো করে জানলেন যে সে ওই কারণের জন্যই মারা গেছে মারা তো অন্য অন্য কারণের জন্য যেতে পারে একটা কোনো তার অন্য কেস ছিল সেই কেসের জন্য মারা যেতে পারে একটা লোক কেসের জন্য যদি মারা যায় একটা মানুষ কবার মহাপ্রভুকে নিয়ে যে হ্যাঁ। কবার মহাপ্রভুকে নিয়ে উড়িষ্যায় গবেষণা করা হলো হ্যাঁ। তাহলে প্রতি মানুষের ক্ষেত্রে এই একই জিনিসটা উঠে আসবে কেন আমি তো বললাম প্রত্যেক মানুষের কাছে সবাই হয়নি আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন সবাই হয়নি দু একজন হয়েছে তারা যে ওই কারণের জন্য হয়েছে সেটাই আমি একজন মানে তিনজন তিনজন গুম খুন হয়েছে হ্যাঁ, গুম খুন হয়েছে যে সেই মহাপ্রভুর জন্য হয়েছে তা আপনি জানলেন কি করে যে তাদের কোনো তার মানেই তো তাই একই বিষয়ে রিসার্চ করতে গিয়ে তারা চাচ্ছে না এই বিষয়টা সকলের সামনে আসুক সেটা চাচ্ছে না এই বিষয়টা সকলের সামনে আসুক তার জন্যই তো তাকে খুন করা হলো সেটা আমি কিন্তু ওই প্রসঙ্গে আচ্ছা, আচ্ছা, এটা প্রভু আরেকটা আরেকটা বিষয় কথা আপনার কাছে আপনি নবদ্বীপ দর্শন করেছেন নবদ্বীপ ভ্রমণ করেছেন অবশ্যই করেছি যেটাকে নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থান বলে হচ্ছে বর্তমান ওটাকে আমরাও মনে করি না যে ওটা আসল জন্মস্থান কিন্তু যেহেতু বৈষ্ণব জগৎ মানে আমরাও সেখানে গিয়ে মাথা নত করি কারণ অ্যাকচুয়ালি যেটা আসল মহাপ্রভুর জন্মস্থান বলে আমরা মনে করি যে সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেটাই আমরা মোটামুটি ধরি একটা তার মানে মানেন তো যে যেটা বানানো হয়েছে এটা নির্মিত হ্যাঁ কিন্তু মহাপ্রভুর মহাপ্রভুর জন্মস্থান খুঁজে পাওয়া যায়নি কেমন নদী গর্ভ আছে তাহলে হ্যাঁ। মন্দিরে বলছে ওটা মহাপ্রভুর জন্মস্থান আমি কি সেটা মানবেন না না না না মানবো বলতে যদি যুক্তি থাকে কেন মানবো না যদি ও ওর মতো হাজারো মানুষ মানুক কিন্তু যেখানে আমি সিদ্ধান্ত বা ভিত্তি খুঁজে পাচ্ছি না কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না সেখানে যদি লাখো মানুষ মানে তা দিয়ে আমার কোনো মতলব নেই তাহলে আপনার লাখো মানুষ মানছে এখন অনুকূল চন্দ্র কৃষ্ণ তাহলে আপনি সেটাও মানছেন কারণ ওদের তো সেই আমি আপনার সঙ্গে চর্চা করতে চাইলাম কিন্তু আপনি শুনলেন না শুধু অনুকূল ঠাকুর নয় এমন বহু মহামানব আছেন যেমন হরিচাঁদ হ্যাঁ। মতুয়া সম্প্রদায় হ্যাঁ। এটা খুব বড় সম্প্রদায় হ্যাঁ। তারা হরিচাঁদকে কৃষ্ণ বলে আখ্যা দিচ্ছেন বেদেও তার প্রমাণ খুঁজে বের করে দিচ্ছেন যে ইনি কৃষ্ণ তার লক্ষ্য ভক্ত মানতে পারে ইনি কৃষ্ণ কিন্তু আমি মানতে পারি না কি বলেছি কথা বুঝেছেন এই যে এই যে আপনি কথাটা সিদ্ধান্ত এলেন যে আপনি মানতে পারেন না তো আচ্ছা, আপনি চৈতন্য চরিত্র বা দেবীকে নিয়ে বলতে পারেন কিন্তু আপনার কথা থেকে আমরা সমর্থন করি এবং এর প্রতিবাদ আমরা করি না আমি আমি আপনাকে একবারে বলিনি যে আপনি আমার সঙ্গে একমত হন আমি আপনাকে একবারে বলেছি কি কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করিনি আপনি মানছেন আপনি এক কথা বলে দিয়েছেন যেখানে বৈষ্ণবরা মাথা হেড করে বৈষ্ণব মন্ডলী হ্যাঁ, আমি না মানলেও সেটা হেড করব যে এটাই শ্রেষ্ঠ আপনি তো আচ্ছা। আপনারটা বলে দিয়েছেন এবার আমি আপনাকে বলি সচিমায়ের মায়ের ঘাট অদ্বৈতাচার্যের ঘাট আপনি অবশ্যই গেছেন হ্যাঁ, এবার অদ্বৈতাচার্যের ঘাট থেকে তুলসী পত্র যদি উজান নেয় তাহলে কোন দিকে যাবে সচিমায়ের মায়ের ঘাটে যাবে না উল্টো দিকে চলে যাবে উল্টো দিকে যাওয়ার কথা তাহলে এই বিষয়টা কিন্তু আমি খুঁজে পাইনি আপনি আপনার জায়গা নিয়ে কিন্তু হাত বুলাচ্ছেন আমার ব্যাপারটা যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি বলেছি কেন এবার হ্যাঁ আপনি যেমন বলছেন হয়তো এমনও হতে পারে যারা বর্তমান যুগে বানিয়েছেন ওটা সচিমায়ের কাছ ওরা যেহেতু নদী গর্বে আমরা যদি ভাবি যে মহাপ্রভুর সমস্ত জন্মস্থান চলে গেছেন তাহলে সচিমায়ের ঘাট বা অদ্বৈতপ্রভু ঘাটে চলে যাওয়ার কথা হ্যাঁ চলে গেছে মেনে চলুন চলে গেছে হ্যাঁ, চলে গেছে তাহলে যারা সঠিক এটা করেছে এই যে বর্তমানে যারা যারা ঘাটতি করেছে তারাই যে সঠিক ঘাটতি করেছে সেটাই আপনি জানলেন কি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেমন এবার শুনুন সচিমা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর চৈতন্য চরিতামৃত দিয়ে আমাকে একটু বলুন যে এদের অন্তিম দশা কি হলো হ্যাঁ, অবশ্যই মানে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী শেষ দিয়ে ওনার সম্পর্কে কোনো কিছু পাওয়া যায় না মাত্র সন্ন্যাসের পর থেকে ওনার কোনো সন্ধান পাওয়া যায় না এটা ঠিক কেন এটা কষ্টকর নয় কি অবশ্যই কষ্টকর হয়তো উনি যে বিরহ যন্ত্রণা পেয়েছিলেন সেই বিরহ যন্ত্রণা লেখক মানুষের মধ্যে আনতে পারেনি কারণ সেই বিরহ যন্ত্রণা হয়তো আমরা সহ্য করতে পারবো না অনেক জিনিস তো থাকে ভিতরে গুপ্ত জিনিস যে জিনিসগুলো বাইরে আনাটা ঠিক নয় অনেক কলা কলা জানেন তো খোসা ছাড়িয়ে বিক্রি হয় না কলা খোসা রাখাটাই ভালো মানুষ ওটাই বুঝতে পারে কোনটা পাকা কোনটা কাঁচা তো হয়তো বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তিম দশা এমন একটা জায়গায় পৌঁছেছিল হয়তো সেই জায়গাটা মানুষ নিতে পারবে না মানুষ হয়তো সেই বৈষ্ণব সমাজ হয়তো সেই জায়গাটাকে নিতে পারবে না হয়তো বৈষ্ণব সমাজ সেই জায়গাটাকে সেই কষ্টের কথা বুক ফেটে যাবে সেই জন্য উনি চাপা দিয়েছে যে এটাকে না আনাই ভালো এটা একটা অপ্রিয়কর সত্য ঠোঁয়ায় মুড়ে হাতে ধরিয়ে দেওয়া হলো নাকি অপ্রিয় সত্য কেন বলছেন এই এটা করছো আপনার সত্য উদ্ঘাটন করতে হলে অন্য কেউ করুন সত্যটা উদ্ঘাটন করতে অবশ্যই ইয়ে নেই যে বিষ্ণুদা যদি কি হয়েছিলেন সেটা তো উনি তো বলেননি যে এটা নিয়ে আপনি ইয়ে বের করতে পারবেন না তার জন্যই তো তার জন্যই তো তাদের গ্রন্থ দরকার তার জন্য তাদের গ্রন্থ দরকার যারা মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন তার সঙ্গে ঘুরেছিলেন ঠিক তো নাকি এবার আমি চাচ্ছি যদি আপনার কানেকশনে বা আপনার কোন গুরু মহারাজের কানেকশনে যদি থেকে থাকে এটা আমার প্রতি আপনার অনুরোধ ওকে ঠিক আছে আমি চেষ্টা করবো তবে আমার একটা অনুরোধ ছোট ভাই হিসাবে মনে করবো এরকম উল্টোপাল্টা কথাগুলো বলবেন না যাতে অন্য মানুষকে কষ্ট দেয় কষ্টদায়ক কোনো কথা বলবেন না আপনি আপনার হয়তো বিজনেসের জন্য পয়সার জন্য আপনি বলছেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে বলতে গিয়ে আট দশটা মানুষ যে কষ্ট পাচ্ছেন এটা আপনি জানেন আপনার অধিকার নেই কাউকে কষ্ট দেওয়া এমন কোনো কথা দেখেছেন আপনি আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি বিজনেসের জন্য করছি আপনি আমাকে জানেন কি পার্টিকুলার আচ্ছা মানে আপনি কীর্তন করছেন বলছে সেটা তো আপনার একটা সংসার চালানো সেটা তো একটা ওটার বিজনেসই বলে আপনি জানেন আমার সংসার আছে কি না আছে আর এই প্রসাদ দিয়ে আমি কি করি আপনি জানেন আর সেটা আমি আপনাকে শুধু আপনার কথা বলছি আপনার সঙ্গে পঙ্গ যারা আছে তারা না আপনি আপনি অন্যদের কথা বলুন ওটা আপনি কিন্তু একটা কথা বলছেন কথা বলতে বলতে কিন্তু নির্ণয় নিয়ে নিচ্ছেন আপনাকে অনুরোধ আপনি নির্ণয়টা নেবেন না সেটা আমিও আপনাকে বলছি আপনিও যখন কোথাও বলবেন আসনটা আপনিও নির্ণয়টা দেবেন না দেখেছেন আপনি কিন্তু চরকের দিকে চলে যাচ্ছেন একটা আপনি একটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কষ্ট দিলেন সে কথাটা আপনি আপনাকে বললাম কিন্তু আপনি সঙ্গে সঙ্গে উল্টে জবাব দিয়ে দিলেন অন্য জবাব দিয়ে দিলেন মানে এটা কোন কোন কোন কোন বিষয় নিয়ে আমরা কথা ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আপনাকে বলছেন কষ্ট দিয়েছে আপনি বৈষ্ণব জগতের বৈষ্ণব জগতের জীবন নিয়ে কষ্ট দিয়েছেন সেটা আপনি মনে করতে ভাবতে পারছেন কিছু আচ্ছা যেখানে আপনি যদি মিল না খুঁজে পান তবুও মেনে নেবেন যে তাতে মিল আছে দেখুন মিল আর মিল খুঁজে আপনি বললাম তো আপনি এইটা দুটো বই পড়ে আপনার মনে হচ্ছে মিল নেই আপনি কি মনে করলেন যে আগামী বইগুলো বা আগামী প্রামাণ্যগুলো আবার এইটা আসবে না তাহলে আপনার একটা সিদ্ধান্তে কবার সিদ্ধান্ত হতে পারে আপনি এখন বলছেন মিল নেই আবার কিছুদিন পরে সেই তাহলে কোন বইটাকে আপনি সঠিক বলে মানবেন হয়তো কিছুদিন পরে কিছুদিন কিছুদিন পরের কথা আপনি কেন উঠাচ্ছেন আমরা দুজনে বর্তমানে আছি আপনি ফিউচারে ভবিষ্যতে কেন যাচ্ছেন শুনুন এটা এই চৈতন্য চৈতামৃতে যখন লেখা হয়েছিল আজ থেকে পাঁচশো বছর আগে তখন আর এই বর্তমান যুগে দাঁড়িয়ে সেই বইটা দুটো এক হতে পারে না তাহলে আপনি সেইটাকে প্রমাণ করছেন এটাকে যখন সত্য বলছেন তাহলে আগামী কোনো কিছুতে বলি শুনুন রিসার্চে কোনো কিছুতে গবেষণাতে বা লেখার কোনো কিছুতে ফুল স্টপ লাগে না এটা জানেন তো দুদিন পরে গিয়ে সেটা মিথ্যে হতে পারে হ্যাঁ। এটা কোন রকম এখানে সুইস্টপ নেই যে এটাই সত্য সব জায়গার ক্ষেত্রে সর্বকালের ক্ষেত্রে যে দুদিন যেমন নিউটন পর্যন্ত ফুলস্টপ ছিল না কিন্তু তারপরে প্রোটন ইলেকট্রন এসছে তারপরে আরো বেরিয়ে এসছে হ্যাঁ। এর মানে এর মানে এটা নয় যে ওর পরে ফুলস্টপ এরপরে আর নেই কিছু এরকম কোনো কিছু নয় তারপরে গিয়ে যদি মিথ্যে বেরোয় মিথ্যে বেরোবে যারা বের করবে তারা বের করবে তা দিয়ে আমার কি মতলব তা দিয়ে আমার কোনো মতলব না কিন্তু হ্যাঁ। আপনি বলুন যেখানে চৈতন্য চরিতামৃত প্রমাণ হলো প্রমাণ করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মুরারি বীর হনুমান ছিলেন এটা মানেন তো হ্যাঁ লেখা অবশ্যই মানি হ্যাঁ লেখা আছে যখন আপনি অবশ্যই মানবেন এবার আপনি আমাকে একটু বলুন যে হনুমান কি করে হলো কিভাবে হনুমান মুরারি গুপ্ত হলো একটু আমায় বলুন সেটা উনি নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন বলে এবার সেই এটা মানছেন বলে আমরাও মানছি কি করে হলে সেটা আমিও বলতে পারবো না হ্যাঁ, আর সেটা কি করে হলো সেটা উনি অবশ্যই জানবেন কারণ উনি সেই জিনিসটা সেই উপলব্ধি করেছেন উনি সেই জিনিসটা নিশ্চয়ই সেই প্রমাণ পেয়েছেন বলে উনি লিখেছেন উনি তার উল্টো পাল্টে যা কিছু লিখে দেবেন না কি করে হলো সেটা আমি কি করে জানবো তাহলে এখন যদি এই যে যারা বলছে অনুকূল চন্দ্র কৃষ্ণ তাই অনুকূল চন্দ্র কৃষ্ণ কি করে হলো এখন মানে বেদের যুক্তি যুক্তি আরো অনেক যুক্তি আছে সেগুলোকে খণ্ডন করা যায় তাহলে হ্যাঁ। হ্যাঁ। এবার আপনি যদি একটু আমার ব্যথাটাকে নিজের ব্যথা মনে করে যদি এটা খোঁজার চেষ্টা করে আমাকে দিতেন তাহলে খুশি হতাম কিন্তু আপনি এক বাক্যে পুরো গা ঝেড়ে দিলেন না লেখা আছে মানে এছাড়া আমি আর অন্যদিকে যাব না না সেটা আমি বলছি না দাদা সেটা আমি বলছি না কিন্তু অবশ্যই আপনি ওকে আপনি এরকম কথা আমার আপনার সাথে আমি পরে আবার কথা বলবো আমি রাস্তায় যাচ্ছি তো আমি একটা কথা বলছি আপনি এরকম কথাগুলো বলবেন না যেগুলো অন্য কাউকে ব্যথা লাগে হ্যাঁ যে এরকম চৈতন্য চৈতামিত মিথ্যা বা বিন্দা দেবী মিথ্যা এই জিনিসগুলো বলবেন না অবশ্যই আপনার সিদ্ধান্ত অন্য হতেই পারে সেটাকে আপনি অন্যভাবে বলুন যে আমি এরকম পেয়েছি আপনারা পড়ুন এবং ভবিষ্যতে আরো বেরোবে সেগুলোকে আপনারা মহাপ্রভু সম্পর্কে জানতে থাকুন নতুন নতুন অনেক তথ্য রয়েছে এটা বলা যেতে পারে যে চৈতন্য চৈতন্য করুন এবং সঙ্গে অন্যান্য গ্রন্থগুলো পড়ুন দেখবেন এর সাথে মিল নেই কিন্তু আপনার আরো ভবিষ্যতে আরো আরো অনেক নতুন জিনিস জানতে পারবেন মহাপ্রভু আপনি এটা বলে দিতে পারেন না সেটা মিথ্যা এটা কখনোই আপনি বলতে পারেন এটা তো আপনার সিদ্ধান্ত ঠিক আছে আপনার সিদ্ধান্ত তো আপনার কাছে আমার সিদ্ধান্ত তো আমার কাছে থাকবে কেন আমরা দুজন পৃথিবীতে অন্য মানুষ যাই হোক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনার আপনার কাছে আমার প্রতি এই অনুরোধটুকু রইল মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিলেন তারা তো প্রত্যেকেই পণ্ডিত ছিলেন বেশিরভাগই তো তাদের লেখা মহাপ্রভু সম্বন্ধীয় যদি কোনো গ্রন্থ আপনার কালেকশনে বা হ্যাঁ, থাকে বা আপনার নলেজে হ্যাঁ। কারোর কালেকশনে থাকে একটু পড়ার সুযোগ করে দেবেন যদি পড়তে না দেন অন্তত তার ফটো স্টেট এখন তো মোবাইলে ছবি নেওয়া যায় হ্যাঁ। ছবি নিয়ে যদি একটু পাঠান তাহলে আপনার প্রতি অনেক আভারী থাকবো আমি ঠিক ঠিক ঠিক আছে ওকে বা কিন্তু আপনাকে যেটা বললাম আপনি সেটাও মাথায় রাখবেন আমি অবশ্যই মাথায় রাখবো আমারটাও আপনি মাথায় রাখবেন হ্যাঁ সুস্থ থাকুন